আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় দেখাবো যেটাতে unlimited USA traffic Germany traffic নিতে পারবেন এখান থেকে আপনারা গুগল ভয়েসের কাজ করতে পারবেন এবং ডেটিং সাইটেরও কাজ করতে পারবেন যারা ক্যাশ অ্যাপ অথবা লিঙ্ক সেন্ড করেন অর্থাৎ লিঙ্ক প্রমোট করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা কেউ টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে আশা করি পরবর্তীতে ভালো কিছু জানতে পারবেন তো আপনাদের ফোনের প্লে স্টোর থেকে র্যান্ডম চ্যাট নামে একটা অ্যাপস নামাইতে হবে এবং এই অ্যাপসে কাজ করতে হলে আপনাদেরকে সুপার ভিপিএন অর্থাৎ অন্য কোনো ফ্রি ভিপিএন দিয়েও আপনারা এই অ্যাপসে কাজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন র্যান্ডম চ্যাট এই অ্যাপসটি আমার ফোনে ইতিপূর্বে নামানো আছে যার কারণে এখানে আমাকে আনইনস্টল এবং ওপেন দেখাচ্ছে আপনারা যারা নতুন তাদেরকে দেখাবে ইনস্টল তো আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে কিন্তু আনলিমিটেড ট্রাফিক পাওয়া যাবে আর এইটা ফুললি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমাদের একটা ভিপিএন প্রয়োজন সেটা আমি নামাবো সুপার ভিপিএন ভিপিএন কানেক্ট ছাড়া আপনারা যদি এই র্যান্ডম চ্যাটের ভিতরে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হইতে পারে মানে দেখা যাবে ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়া এই ধরনের কিছু আপনাদের ট্রাফিক চলে আসবে আপনাদের কাছে এই র্যান্ডম চ্যাট অ্যাপসটি কোনোভাবে লাইভ বা অন্য কোনো কিছু ছাড়াই অটোমেটিকলি আপনারা সার্চ বারের মাধ্যমে এখান থেকে ট্রাফিক আনলিমিটেড ইউএসএ ট্রাফিক আনতে পারবেন যেটার মাধ্যমে আপনারা ডেটিং সাইটের কাজটি করতে পারবেন তো ভিপিএনটি নামার পরে আমরা চলে যাব সরাসরি আমাদের যে র্যান্ডম চ্যাট অ্যাপসটি আছে ওই অ্যাপসটির ভিতরে অ্যাপসটির ভিতরে প্রবেশ করলে দেখা যাবে যে এরকম করে আপনাদের সাথে কিছু ট্রাফিক চেডিংয়ের জন্য আর কি ওরা ব্যস্ত হয়ে থাকবে আমি এখানে ইতিপূর্বে চেডিং করেছি যেটার প্রমাণ আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি এখান থেকে সেটিংয়ে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে আপনারা এখানে প্রোফাইল পিকচার কয়েকটা অ্যাড করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মানে প্রোফাইল ডিটেলস আর হচ্ছে লুকিং ফর তো এই দুইটা আপনারা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করে নেবেন প্রোফাইল ডিটেলস বলতে আপনি হচ্ছেন আই অ্যাম ওম্যান এখান থেকে ওম্যানে থাকবে এটা তিরিশ দিন না হওয়া পর্যন্ত আপনারা চেঞ্জ করতে পারবেন না আর লুকিং ফর অবশ্যই আপনারা ম্যান দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যান যারা আছে অর্থাৎ ম্যান ট্রাফিক তাদেরকে ফাইন্ড করতে অনেক সুবিধা হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইলে কিন্তু পাঁচ ছয়টা ছবি লাগা যাবে আপনারা চাইলে পাঁচ থেকে ছয়টা ছবি লাগাইতেও পারেন অথবা আমার মতো একটা ছবি ব্যবহার করেও কাজ করতে পারেন তো এসব কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন পাশে টিক অপশন ওই টিক অপশনে দেবেন এখানে আমি একটি ট্রাফিকের সাথে চেটিং করলাম কিছুক্ষণ আগে আমি আমার স্ন্যাপটা ওনাকে দিয়ে দিছি আমি স্ন্যাপের যে লিড এখান থেকে নিয়ে আসছি তার প্রুফটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো তো আমার স্ন্যাপ দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আনলিমিটেড ট্রাফিক আছে আনলিমিটেডভাবে চেডিং করতে পারবেন এই জায়গা থেকে আপনারা চেডিং করে গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই জায়গায় একটা প্রবলেম আছে যে চার পাঁচটা বা ছয়টা সাতটা ট্রাফিকের সাথে চ্যাটিং করার পর দেখা যাবে যে আপনার অ্যাড চলে আসবে যেহেতু এটা পেইড অ্যাপস সেক্ষেত্রে আপনাদেরকে ফ্রিতে চালাইতে হলে অ্যাপস দেখতে হবে মানে অ্যাডস দেখতে হবে এই জায়গা দেখতে পাচ্ছেন আমার স্ন্যাপটা স্ন্যাপে আমি ট্রাফিক নিয়ে আসছিলাম তার এটা প্রুফ আর এরপরে আমি দেখাতে চাচ্ছি যে আপনাদের নাম্বার নেবেন কিভাবে গুগল ভয়েসের তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখতে আসেন তাদের জন্য হয়তো বা ভিডিওটি অনেক সুন্দর একটা ভিডিও দেখেন ট্রাফিক আমাকে বলছে টেক্সাসে বসবাস করে এখানে ভিপিএন কানেক্ট দেওয়ার কারণে ইউএসএ ট্রাফিক আমি পেয়ে গেছি তো বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনাদের অনেক সুবিধা হয় আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সেই সাথে জানাই সকলকে আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো আমি এই স্ন্যাপচ্যাট মানে ট্রাফিককে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে স্ন্যাপ আছে নাকি যদি স্ন্যাপ থাকে তাহলে আমি ওনাকে স্ন্যাপে মানে স্ন্যাপের যে ইউজারটা আছে ওইটা সেন্ড করব তো এই অ্যাপসটি কিন্তু মূলত গুগল ভয়েসে যারা কাজ করবেন তাদের জন্য একটা পারফেক্ট অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক আমাকে নাম্বার দিছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওনাকে আমি হোয়াটসঅ্যাপে ডেকে নিয়ে আসতে পারবো আর এই নাম্বার থেকেই কিন্তু আমরা গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো তো গুগল ভয়েস অ্যাকাউন্ট বর্তমান মার্কেটে গুগল ভয়েসের দাম একটু লো আর যারা টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছে না অবশ্যই তারা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ